আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা হয়তো জানেন না ইতিমধ্যেই বাংলাদেশের সবথেকে বড় সংবাদ YouTube channel Somoy TV hack হয়ে গেছে জানি আপনারা আদৌ বিশ্বাস করবেন না তো চলেন আমি আপনাদের লাইভ দেখাই দেয় আমিও প্রথম এটা বিশ্বাস করতাম না তারপর যখন নিজে আমি সার্চ করে দেখলাম যে আসলে কি হ্যাক হয়ে গেছে হ্যাঁ পরে দেখলাম যে সময় টিভি হ্যাক হয়ে গেছে তো বন্ধুগণ চলেন আমি এখানে সময় টিভি লেগে যদি সার্চ করি দেখেন এখানে সময় টিভির লগো ঠিকই আছে লগোটা সময় টিভির যে লগোটা ছিল আগের বা আমরা টিভি চ্যানেলে যেটা দেখি সেটা লগো এখনও ঠিকই আছে কিন্তু এখানে নাম দেখেন ইথিরিয়াম টু পয়েন্ট জিরো হয়ে গেছে তো আমরা যদি চ্যানেলের ভিতরে যাই তো এখানে দেখেন যে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো জানি না কে বা কারা এই কাজটা করছে তো তারপর আমরা যদি তাদের আরও অনেকগুলো চ্যানেল আছে আমরা সেই যদি চ্যানেলে যাই তারপরে দেখেন তাদের যে কিছু কিছু চ্যানেল আরও সাব চ্যানেল ছিল সময় স্পোর্টস সময় এন্টারটেইনমেন্ট এবং সময় টিভি ইসলামিক তার মধ্যে যে মেইন চ্যানেলটা এই যে এইটা ছিল সময় টিভি এটা হয়তো অনেকেই চেনেন এটা সংবাদ চ্যানেল এটার নাম এখন হয়ে গেছে ইথিরিয়াম টু পয়েন্ট জিরো তবে এখানে লগোটাও আপডেট হয়ে গেছে তবে ওইখানে একটু আপডেট হতে সময় লাগতেছে তো পরবর্তীতে আপডেটে কি হয় আপনারা আপনাদের আমরা জানাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন ধন্যবাদ সকলকে